গরিবতা হেন ঘরানে সুপুরি কাজরি জপা দুসুপু কথা ধেমারি সরে করে নতি পশি নিসুকরি কি দূরি যা নয়নত দুটি নয়ন দুগলো তুজলি সহিরো ভাগুন সিকুনে ফুল তুপনি তোমার মায়াময় কাহরুম নামে যাযাবরি মোরম নূপহ ভূতলি কামরি তোমার নুকা করম উভতায় আনিলা জিয়াই তুমি মুখ জিয়ায় তুলিলা মুখ জিয়ায় তুলিলা এই রিক্ত বুকুতে বাসনা ঢালিলা মূর তেজে তেজে খিরে খিরে ভুয়ার প্রেম লোকানন্দা